সুরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টি বলতে পারবেন কার পায়ের আঘাতে জমজম করতে সৃষ্টি হয় কোন সুরা কয়বার পাঠ করলে পুরো কোরআন শরীফ খতম দেওয়ার সমপরিমাণ সব পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপর কত বছর ধরে কোরআন নাজিল হয় এটা আমি কই তারপর বাবা আসসালামু আলাইকুম গাইজ ঈদ মোবারক এবং ঈদকে ঘিরে ফ্রি সালামের একটা স্পেশাল এপিসোড চলে আসছে আমরা কয়েকজনকে ভিন্ন ভিন্ন প্রশ্ন করছিলাম তাদের রেসপন্স আমরা দেখেছি যে ভালো করছে তাদের জন্য ঈদ সালামি ছিল সেটাও ফ্রিতে কে কেমন করছে কি কি প্রশ্ন ছিল চলুন দেখে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম আব্দুর রাজ্জাক আচ্ছা রাজ্জাক ভাই ঈদ মুবারক আপনাকে এবং আপনার পরিবারের সকলকেই আজকে ঈদ উপলক্ষে আমরা একটা ছোট্ট কুইশোর আয়োজন করছি এখানে আমরা ফ্রি সালামি দিচ্ছি সবাইকে সো আশা করি আপনি আমাদের সাথে অংশগ্রহণ করবেন এবং পেরে যান তাহলে আপনার জন্য বেশ কিছু উপহার আছে ওকে আমরা আপনাকে দিয়ে শুরু করি আমরা প্রতি ওয়াক্ত নামাজে কিন্তু সুরা ফাতিহা পড়ি রাইট জি সুরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টি বলতে পারবেন জানি না ভাইয়া আপনি একটু গুণে বলেন সুরা ফাতিহা যেহেতু পড়েন আচ্ছা সুরা ফাতিহার আয়াত সংখ্যা হচ্ছে ষাটটি ষাটটি ওকে আমাকে বলতে পারবেন পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা কোনটি এটা তো বাইশ সঠিক জানি না আমরা শুনি যে হ্যাঁ একটা সুরা আছে যেখানে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত আছে সবচেয়ে বড় সুরাও সেটা এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত সম্পূর্ণ আয়াত মানে সুরাও সেটা সুরার নামটা আমাদেরকে বললেই হবে আচ্ছা, এটা হচ্ছে সুরা বাকারা এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি যেটা আমরা সবাই পাঠ করি কম বেশি এবং আয়াতুল কুরসি হচ্ছে সুরা বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত হ্যাঁ, এই যে কিছুক্ষণ কথা বলার মধ্যে অনেক কিছু শিখে গেলাম এবার আমরা সেই পবিত্র সবচেয়ে ছোট সুরা কোনটি উলফাল্লা সুরা মানে সুরাই ক্লাস কুলহাল্লাহ আহাদ আল্লাহ যেটা আমরা পড়ি না এটা সবচেয়ে ছোটো সুরা সবচেয়ে ছোটো সুরা হচ্ছে সুরা কাউসার মুসলিম হিসেবে আমরা তো প্রতি ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করি সুরাক আমাদের প্রতিনিয়ত যে নামাজ পড়ি ফরজ নামাজ তো সব ওয়াক্তেই আছে সর্বমোট ফরজ নামাজের সংখ্যা কত আপনি যেটা বলবেন সংখ্যা হুম হুম সকাল থেকে একেবারে ভোর থেকে রাত পর্যন্ত আমরা টোটাল কত রাখার ফরজ নামাজ পড়ি ফজরের দুই রাকাত পড়ি দুই রাকাত জোহরের কত চার রাকাত চার রাকাত আসরের আসরের চার চার রাকাত মাগরিবের তিন রাকাত তিন রাকাত ইশার চার রাকাত চার রাকাত সর্বমোট কত রাকাত হলো তাহলে আপনার লেগিয়া সকালে লেগিয়া দুই রাকাত জোহরে চার রাকাত ছয় রাকাত তারপরে লেগে আসরের লেগে চার রাকাত দশ রাকাত তারপরে মাগরিবের তিন রাকাত তিন রাকাত তেরো রাকাত মাসাল্লাহ উত্তরটি আমার ভাই ক্যালকুলেট করে বললেন এবং খুবই ভালো লাগলো ইনশাল্লাহ ওনার সাথে আপনারাও যারা জানতেন না সবাই জেনে গেলেন আপনার কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞেস করাতে আপনি পারতেছিলেন না কিন্তু এখন আপনার তো ভালো লাগতেছে অনেক কিছু জানতে পারার পর জি আজকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে একটা ঈদ সালাম আপনি খুশি পেয়ে আমি অনেক খুশি হয়েছি যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং এই প্রোগ্রামে যারা দেখতেছে সবাই আপনার থেকে অনুপ্রাণিত হোক কিছু হলেও নতুন করে শেখার হ্যাঁ, আপনার শিক্ষা আমার শান্তি আলহামদুলিল্লাহ আলাইকুম ঈদ মোবারক আপনার ঈদ ঈদের দিন আশা করি খুব লাগছে নামাজ পড়ে বের সব কিছু বাট আমরা এই এক্সাইটমেন্টটাকে ডাবল করতে চাচ্ছি উইথ সাম যদি পেরে যান আপনার জন্য ফ্রি সালামি আছে ওকে আপনার জন্য আমাদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন <clears throat> রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে হাসরের দিন একটা বিশেষ জায়গা থেকে পানি পান করাবেন সেই বিশেষ জায়গার নামটা আমি তো সঠিক বলতে পারছি হাউসে কাউসের পানি উত্তরটি একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়েছে আচ্ছা। আপনার মধ্যে কনফিডেন্স আছে আমার মনে হচ্ছে আপনি সেকেন্ড কোয়েশনও পারবেন আমাদের সকলের আদি পিতাকে হজরত আদম হাসালাম মাশাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে উনি বলতেছিলেন পারবেন না কিন্তু এখন তো ঠিকই পারতেছেন আমরা আস্তে আস্তে একটু লেভেলটা হাই করি আমরা জমজম কূপের পানি সবাই কম বেশি হজে গেলে নিয়ে আসে বা আত্মীয় স্বজন আমাদেরকে দেয় হ্যাঁ, আমার বাসাও আছে জি মাশাআল্লাহ আপনি আমাদেরকে বলতে পারবেন কার পায়ের আঘাতে জমজম কূপটা সৃষ্টি হয় হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা হাওয়া একজন নবীন একজন নবীন পায়ের আঘাতে এই কূপ সৃষ্টি হয় ভাইয়া ঠিক পড়েছি কিন্তু মনে পড়তেছে না আচ্ছা, ইনশাল্লাহ আমরা উত্তরটা খুব শীঘ্রই জেনে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই ইনশাল্লাহ শব্দের অর্থ কি ইনশাল্লাহ শব্দের অর্থ অবশ্যই বা এরকম কিছু আরেকবার চেষ্টা করি আমরা ফ্রি সালামের খুব কাছাকাছি বড় একটা ফ্রি সালামে জিতে নেওয়ার সুযোগ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শব্দ হচ্ছে আল্লাহ যদি চান তাহলে হবে মানে আল্লাহর ইচ্ছার উপর ওকে আপনার জন্য লাস্ট একটা প্রশ্ন খুব ইজি করতে যাচ্ছি মানে give you a good price কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং আগুন তার জন্য শীতল হয়ে গিয়েছিল এই ঘটনাটা আমরা অনেক শুনছি কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং তার জন্য আগুন শীতল হয়ে গিয়েছিল শীতল হয়ে গিয়েছিল হজরত আদম আলাহিসাল্লাম আরেকবার চেষ্টা করেন না ভাই পারলাম ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম আশা করি আমরা প্রতিদিন কম বেশি এরকম বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন শিখবো জানবো এবং অন্যদের মাঝেও প্রচার করার চেষ্টা করবো আমার সাথে অংশগ্রহণ করার জন্য আপনার পক্ষে আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ ভাই ফর কোন সুরা কয়বার পাঠ করলে পুরো কোরআন শরীফ খতম দেওয়ার সমপরিমাণ সব পাওয়া যায় আমি যে আলহামদুসুরা সুরা পাঠ করলে আচ্ছা এটা হচ্ছে সুরা ইখলাস সুরা ইখলাস আপনি যদি তিনবার পাঠ করেন তাহলে পুরো কোরআন শরীফ একবার খতম দেওয়ার সব আপনি পেয়ে যাবেন মাসাল্লাহ আমি শিখে গেলাম আমরা জানি গিবত করা খুব খারাপ একটা কাজ মানুষের গিবত করা তাই না হ্যাঁ। মানুষের পিছনে মানুষের নামে অপমানজনক কথাবার্তা বলা তাকে কষ্ট দেওয়ার মতো কথাবার্তা বলা গিবতের সাথে খুব ঘৃণিত একটা কাজের তুলনা করা হয়েছে সেই কাজটার নামটা বলতে পারবেন বলতে পারি না আচ্ছা গিবত হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান খারাপ কাজকে সাথে তুলনা করা হয়েছে গিবত করা খুবই খারাপ কাজ ইনশাল্লাহ আমরা আর আজকে থেকে গিবত করবো না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুইটা শব্দ বললেন আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমরা প্রায় বলে থাকি খুশির থেকে হোক বা আল্লাহকে স্মরণ করতে হলেও বললি আমরা ইনশাল্লাহ শব্দের অর্থটা বলতে পারবেন ইনশাল্লাহ মানে আল্লাহ পাকেরা যে করছে যে ইনশাল্লাহ বললে তো এটা করে আল্লাহ কবুল করে যদি আল্লাহ চায় আর কি হ্যাঁ। যদি আল্লাহ চায় মাশাআল্লাহ এটা আমরা পেয়ে গেলাম আর আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আলহামদুলিল্লাহ শব্দ হলো যে কোনো জিনিস মনে করেন আলহামদুলিল্লাহ করলে এটা বরকত ভাই বরকত মানে হ্যাঁ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালা হ্যাঁ তো মাশাল্লাহ আমরা বেশ কয়েকটা সুন্দর প্রশ্ন উত্তর দিয়ে ফেললাম অনেক কিছু শিখতেও পারলাম মাশাল্লাহ আমাদের টিমের পক্ষ থেকে আপনার জন্য ঈদের উপলক্ষে বা আপনার সাথে অংশগ্রহণ করার জন্য এই একটা সালামি ঈদ সালামি আলহামদুলিল্লাহ কেমন লাগলো আপনার ভালো লাগছে অংশগ্রহণ করে ভালো লাগছে আপনার হ্যাঁ, মাশাল্লাহ আপনাকে ধন্যবাদ এবং ঈদ মোবারক পবিত্র কোরআনের হ্যাঁ। সবচেয়ে বড় সুরা কোনটি বড় সুরা তো আমরা অনেক পড়ি ধরেন ইয়াসিন সুরা আবার হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় সুরা সবচেয়ে বড় সুরা কোনটি আমি তো জানি ইয়াসিন সুরা ইয়াসিন কিন্তু উত্তরটি ভুল হয়েছে উত্তরটি হচ্ছে সুরা বাকারা সুরা বাকারা হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় সুরা পবিত্র কোরআনে সুরা বাকারা তা আপনি আগে বলতে পারেন পবিত্র কোরআনে সবচেয়ে ছোট সুরা কোনটি ছোট না আমি এটা বলতে পারবো না ছোট কোনটা ফুলবল্লা সুরা এটা বড় আচ্ছা, আচ্ছা এটা সবচেয়ে সবচেয়ে ছোট সুরা হচ্ছে সুরা কাউসার ইন্না তাইনা কাল কাউসার সবাই তো আমরা পড়ছি মার্শাল্লাহ আচ্ছা আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমরা সবাই চিনি আমরা ভালোবাসি আমরা তার মানে গুণগান করি সবসময় তাকে স্মরণ করি আমাদেরকে একটু উত্তর দিতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর কত বছর ধরে কোরআন নাজিল হয় এটা আমি কই তারপর বাবা <laughs> আচ্ছা এটা হচ্ছে তেইশ বছর ধরে তার উপর কোরআন নাজিল হয় তেইশ বছর ধরে হ্যাঁ। কোন নবীকে মানুষজন আগুনে নিক্ষেপ করছিল ইব্রাহিম সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই যে ছোট্ট একটা পুরস্কার না না আমি সবার আমাদের যে অংশগ্রহণ করছে সবাই পাইছি সুরা ফাতিহা তো আমরা পড়ি তো সুরা ফাতিহা টোটাল আয়াত সংখ্যা কয়টা আপনি যদি আমাকে বলতেন ষাটটা ষাটটি উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন পবিত্র কোরআনে টোটাল সুরার সংখ্যা কয়টি টোটাল আয়াত আছে ছয় হাজার একশো চোদ্দোটি একশো চোদ্দোটি সুর আছে মার্শাল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়ে গেছে বিয়ে করার মাধ্যমে একজন মুমিন ব্যক্তির বা একজন মুসলিমের কতটুকু পরিপূর্ণভাবে মান সম্পন্ন হয় সম্পূর্ণ হয় বাট এটা মানে আমরা তো হাফ আমার দিন আমি কন্ট্রোল করছি কিন্তু বিয়ে করলে বাকি হাফ পূর্ণ হয় আছে আচ্ছা, ঠিক আছে এবার একটু কঠিন প্রশ্ন করব আপনাকে প্রস্তুত আপনি পারলে আপনার জন্য গিফট আছে আচ্ছা পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সুরা নাজিল হয় এবং সেই সুরার কয়টি আয়াত নাজিল হয় আচ্ছা এটা হচ্ছে সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হয় সর্বপ্রথম সুরা আলাক না হুম হুম সুরা আলাকে আপনি আমার সাথে অংশগ্রহণ করছেন এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা টোকেন প্রাইজ আছে আপনার এটা গ্রহণ করুন থ্যাংক ইউ অংশগ্রহণ করার জন্য পাঁচ অক্ত নামাজ প্রতিদিন আদায় করি আলহামদুলিল্লাহ একজন মুসলিম হিসেবে চেষ্টা করি তো পাঁচ অক্ত নামাজে সর্বমোট কত রাকাত ফরজ ওয়াক্ত আমাদের আছে সতেরো রাকাত ফরজ আছে সতেরো রাকাত ফরজ নামাজ পড়তে মাসাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে ভাই আপনার থ্যাংক ইউ সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের জন্য মানে মুসলিমদের জন্য আখিরাতে হয় জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত আছে এখন আপনাকে বলতে হবে জান্নাতের সংখ্যা কয়টি জাহান্নামের সংখ্যা কয়টি জান্নাত আটটি আর এটা একটু মিস্টেক হতে পারে জাহান্নাম নয়টি আচ্ছা জান্নাত জাহান্নাম একটি একটি করেই আছে কিন্তু এগুলোর ভিতরে স্তর আছে আটটা জান্নাতের জাহান্নামের স্তর আছে সাতটা সুরা ক্লাস এর আয়াত সংখ্যা কয়টি চারটি চারটে আপনি শিওর কিনা আসলে পরে গুনে কাউন্ট করতে হবে আচ্ছা, আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে চারটি চারটি জি থ্যাংক ইউ তাহলে গিবতকে কোন জঘন্যতম অপরাধের সাথে তুলনা করা হয়েছে গিবতকে বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার যে অপরাধ হবে সেই সেটা সত্যি উত্তরটাও সঠিক হয়েছে আপনার জন্য কঠিন একটা প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন পবিত্র কোরআনে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি এটা সেটা আচ্ছা, হচ্ছে আয়াতুল কুরসি সুরা কোন সুরাতে আছে এটা আয়াতুল আয়াতুল কুরসি কোন সুরার অংশ বিশেষ আসলে এটা আমি সুরা বাকারার অংশ বিশেষ সুরা বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত <laughs> আপনার জন্য free it's allowance from the team unfortunately প্রোগ্রামটা একটু শর্ট করতে হয়েছে বাইরে প্রচুর বৃষ্টি ওই বৃষ্টির মধ্যে আসলে শ্যুট করা একদমই ইম্পসিবল ছিল আমি আনফর্চুনেটলি যে কজন শ্যুট নিতে পারছি তাদেরকে পুরস্কার দিয়ে বাসায় চলে আসতে হয়েছে বাট এখনও সেই এক্সাইটমেন্ট শেষ হয় নাই আপনাদের ইয়েস আপনারা যারা দেখতেছেন তাদের একটা বিশাল সুযোগ আছে এই সালামিগুলো জিতে নেওয়া এবং ফ্রিতে সেটার জন্য যেটা করতে হবে কমেন্ট সেকশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে চলে যান এবং আজকে যত যা যা প্রশ্ন আমরা করছি সবগুলোর উত্তর সুন্দর করে লিখে পোস্ট করেন আপনাদের মধ্যে একজনকে আমি ইনশাল্লাহ উইনার সিলেক্ট করব তা সেই উইনার হওয়ার জন্য গ্রুপে যে প্রশ্নগুলোর উত্তর পোস্ট করে দিতে হবে প্রশ্ন সহ প্রশ্ন উত্তর সিলেক্ট করলে ভালো হয় তাহলে বুঝবো আপনারা পুরো এপিসোডটা দেখছেন thank you so much for watching ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও দেখা হবে টিল দেন আবারও আমার পক্ষ থেকে ঈদ মুবারক